আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে রাহেন কম্পিউটার অফিসিয়াল চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম যারা চাচ্ছেন যে পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যে পিসি নিতে তারা অবশ্যই এই ভিডিওটি দেখুন যারা চাচ্ছেন যে বাজেট স্বল্পতার কারণে পিসি নিতে চাচ্ছে চাচ্ছেন তারা অবশ্যই পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যে আমাদের কাছ থেকে পিসি নিতে পারবেন সো বন্ধুরা আজকে ভিডিও আর দেরি করবো না চলুন শুরু করা যাক প্রথমত আমরা দেখাবো যে পাঁচ হাজার টাকার মধ্যে যে পিসিটি আমাদের কাছে রয়েছে এটা হচ্ছে এসপির একটি পিসি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসপির একটি পিসি আর যেটার মডেল হচ্ছে N one nine nine six আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন N one nine nine six এই মডেলটি বাংলাদেশে আপনার এই মাদারবোর্ডের চাহিদা বাংলাদেশে প্রচুর পরিমাণে রয়েছে এবং এই পিসিটির স্পিড খুব ভালো আপনারা যারা নতুন ইউজার তারা অবশ্যই এই পিসিটি দেখতে পারেন এটার মধ্যে ফোর জিবি র্যাম প্রসেসর হিসেবে থাকছে কোটোডো থ্রি এমবি ক্যাশ এবং হার্ড ডিস্ক থাকছে পাঁচশো জিবি এবং এটার মধ্যে ইউএসবি থাকছে টোটাল আপনার এদিকে থাকছে পিছন দিকে থাকছে হচ্ছে ছয়টি এবং সামনের দিকে থাকছে দুইটি টোটালি আপনার আটটি ইউএসবি পোর্ট পেয়ে যাবেন সামনের দিকে দুইটি এবং পিছনে ছয়টি টোটালি আপনি আটটি ইউএসবি পোর্ট পেয়ে যাবেন বিজিএ পোর্ট পিএসটি পোর্ট পেয়ে যাচ্ছেন তারপর যারা দেখাবো যারা যাচ্ছেন যে ছয় হাজার টাকার মধ্যে পিসি নেবেন তাদের জন্য এই ভিডিওটি ছয় হাজার টাকার মধ্যে আমাদের কাছে লেনবো ব্র্যান্ডের পিসিগুলো রয়েছে লেনোভোর আপনার পিসিগুলো অনেক অনেক পরিমাণে ভালো হয়ে থাকে এবং এটার মধ্যে আপনার র্যাম থাকবে ফোর জিবি পয়সা থাকবে কোটোডো এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকবে এবং আপনাদেরকে অবশ্যই বলে দিচ্ছি যারা চাচ্ছেন যে হার্ড ডিস্ক নেবেন না তা এসএসডি নেবেন তাদের জন্য হার্ড ডিস্ক থেকে হার্ড ডিস্কের পাঁচশো টাকা মাইনাস করে এসএসডি টাকাটা অ্যাড করা হবে এটার মধ্যে আপনার পিছন দিকে থাকছে চারটি এবং সামনের দিকে দুইটি টোটালি ছয়টি ইউএসবি পাইবেন এবং বিজে পোর্ট থাকছে এবং যারা চাচ্ছেন যে বাজেট আরও একটু বেশি সাড়ে ছয় হাজার টাকার মধ্যে সাড়ে ছয় হাজার টাকার মধ্যে আমাদের কাছে রয়েছে ডেলের পিসিগুলো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেলের পিসি আর এটার মধ্যে আপনার ফোর জিবি র্যাম ডিডিআর থ্রির এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক তো থাকছেই আপনারা যদি এসএসডি লাগাইতে চান এসএসডি লাগাইতে পারবেন এবং আপনার ডিবিতে থাকছে এবং অরিজিনাল পাওয়ার সাপ্লাই এবং অরিজিনাল ডেলের মাদারবোর্ড এবং এটার মধ্যে কোটুডো ইয়া ফোর এমবি ক্যাশের প্রসেসর থাকবে এবং এটার পিছন দিকে ইউএসবি থাকছে ছয়টি এবং সামনে দুইটি টোটালি আটটি ইউএসবি পেয়ে যাবেন এবং VGA port PS two port parallel port audio port পেয়ে যাবেন ভিওয়ার্স আপনারা অবশ্যই জিজ্ঞাসা করেন ভাই আপনাদের কাছে কীভাবে আমরা প্রোডাক্ট পণ্যগুলো পাবো এবং অর্ডার করবো কীভাবে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে নাম্বারে আপনি অর্ডার কনফার্ম করার জন্য পিসি অর্ডার কনফার্ম করার জন্য পাঁচশো দশ টাকা এবং মাদারবোর্ড এবং কম্পিউটার অল এক্সেসরিজ অর্ডার করার জন্য তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা আমরা কন্ডিশনে পাঠিয়ে দেব সো আজকে ভিডিও পর্যন্ত আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে